আমি যদি আপনাদের প্রশ্ন করি তাহলে আপনারা উত্তর দিবেন আর যদি আমার ক্লাস চলাকালীন কারো মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে ঠিক আছে তাহলে আপনারা প্রশ্ন লিখে রাখবেন আমি ক্লাসের শেষ প্রান্তে আপনাকে জিজ্ঞেস করব কারো মনে কোনো প্রশ্ন আছে কি না কারো কাছে কোনো প্রশ্ন আছে কি না তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন আমি যে এতক্ষণ বললাম আপনাদেরকে কোর্স যেটা করাইব এ নিয়ে এখন আপনাদের মনের মধ্যে কারো মনের মধ্যে কোনো ডাউট আছে কিনা একটু আমাকে শেয়ার করেন না স্যার কোনো ডাউট নেই আর যদি কেউ মনে করেন যে স্যার আপনি আমাদেরকে ভালোভাবে শিখাবেন না তাহলে এখানে সময় না করলেই তার জন্য সবচেয়ে বেটার হবে আর যারা মনে করবে যে না স্যার আপনার কাছ থেকে কোনো একটা কিছু আমরা নিতে পারবো আপনি দিবেন আমরা নিতে পারবো তাহলে অবশ্যই আমরা ক্লাস করবো হুম কে একজন প্রশ্ন করছেন আমার হোম টাউন কি সিলেট ইয়েস আমার হোম টাউন সিলেট মানুষ যতই চেষ্টা করুক না কেন তার আঞ্চলিকতা দূর করতে পারে না আমিও এর বাহিরে না যাই হোক তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে যেভাবে আপনি কথা বলতে বুঝতে পারেন সেভাবেই কথা বলার জন্য তো আদারওয়াইজ যে বিষয়টা হচ্ছে আসলে কারো যদি মনে হয় আমার কাছে ভালো লাগবে না বা আমার আমি আপনার জন্য উপযুক্ত না তাহলে দয়া করে অন্যকে ডিস্টার্ব না করে আপনি আপনার মতো লিভ নিয়ে নেবেন কেউ আপনাকে এখানে বাধা দিবে না ঠিক আছে অনেকে বাজে কমেন্ট করে লিভ নেই এটা আমার জন্য খারাপ দেখায় আমি কাউকেই বলছি না এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বাট একজনে বলছে আমি চ্যানেল প্রমোটের জন্য নিয়ে আসছি what a funny discuss what a funny discuss এটা যাই হোক স্যার একটা কথা ছিল হ্যাঁ বলেন স্যার যদিও আপনি যে বলছেন যে আপনি চ্যানেল ডিসকাশনের জন্য নিয়ে আসছেন তাহলে এটা তো তার জন্য সৌভাগ্য আপনারা আপনি আমাদেরকে কাজ শেখাচ্ছেন ফ্রি এই কাজটা তো দেখা যাচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে সে কেউ মানে ভালোভাবে শিখে না আপনি তো আমাদেরকে ফ্রি শিখেতেছেন তো আপনারা আমাদের কাছে এটা চ্যানেলে সাবস্ক্রাইব নিলেন এটা তো বেশি কিছু না শুনেন আমি আপনাকে সাবস্ক্রাইব চেয়ে নিব কেন আপনি যদি আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে বেনিফিট পাচ্ছেন বা আমার চ্যানেল থেকে বেনিফিট পাবেন তাহলে আপনি ইচ্ছা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি একটা ভিডিও আপনাদের দিছি আপনাদের অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন কি শিখবো কি শিখাইবো কি পাবো কি পাবো না এই বিষয়গুলো জানার জন্য আমি ভিডিওটা অনেককেই দিছিলাম যে আপনারা ভিডিওটা দেখলে মনের মধ্যে যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো চলে আসবে কারণ অনেকের ভিডিও দেখার মতোই টাইম নাই আমি কি করবো ভাই যাই হোক এখন আমি ক্লাসে চলে যাই এখন আমাদের মূল ক্লাসের টপিকে আসি ভাইয়া একটা আমার মানে কথা আছে হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া আমার ফিনান্সিয়াল সমস্যার কারণে আমি কম্পিউটার আছে ঠিকই কিন্তু কোর্সে ভর্তি হতে পারিনি তো এখন আপনার কোর্সটায় এসে আমার আমি আগের ক্লাসটা করতে পারিনি সো ইউটিউবে দেখে আমি ভিডিওটা দেখে নিছি আমার ভালো লাগছে এবং আপনার ক্লাস আমি করতে চাই এখন আমাকে বাসায় জিজ্ঞেস করেছে যে কোর্সটা কি ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্সটাই কি এখানে করানো হবে নাকি কয়েকটা টপিকের উপর করানো হবে সেটা একটু জানতে আচ্ছা। একটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ জন্ম নিছে কিনা আমি জানি না যে ডিজিটাল মার্কেটিং সব সেক্টর জানে আমার আই ডোন্ট নো আমি জানি না ঠিক আছে আমি জানি না আমিও জানি না ভাইয়া আমি মার্কেটিং তেমন জানি না আমার বাসায়ও এই জিনিসটা কম জানে যার কারণে আমি শুনতেও চাচ্ছি যে এই বিষয়টা কোন কোন সেক্টরে আর কি কাজটা ই আমাকে শেষ করতে আমি বলতে যাচ্ছি যে এখন পর্যন্ত আমি জানি না বা এমন কাউকে পাইনি যে এই পৃথিবীতে আমি বিশেষ করে বাংলাদেশের অনেক পুরাতন পুরাতন মেন্টর আছে যাদেরকে এখন পর্যন্ত পাইনি যে হান্ড্রেড এই ডিজিটাল মার্কেটিংয়ের সব সেক্টর জানে ইভেন ডিজিটাল এর সব সেক্টর জানবে একটা মিনিট দুইশো হাত দূরে থাকেন তার থেকে দুইশো হাত দূরে যান তো এজন্য আমি আমিও যে সব জানি এরকম বলবো না আরেকটা বিষয় হচ্ছে কিছু জিনিস আছে অতি অ্যাডভান্স লেভেলের অতি অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস আছে কিছু আপনার কম্পিউটার নাই কম্পিউটার ছাড়া হবেই না কথা বুঝতে পারছেন আমি যতটুকু জানি যতটুকু জানি তা দেওয়ার চেষ্টা করব আপনি যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকেন আপনি যদি প্রথম এক মাস আপনাদের শুধু বেশি কী হবে শুধু বেশি কী হবে তা আপনি বলবেন হয়তো বা প্রথম এক মাস যদি আপনারা দেখেন শুধু ফেসবুকের কাজ দেখাচ্ছি ফেসবুকের সেটিং দেখাচ্ছি তাহলে আপনি কি করবেন আপনি বলবেন বাই তো শুধু ফেসবুকই দেখায় ফেসবুকের পেজ দেখায় ফেসবুকের ওই আমি প্রোফাইল সেট আপ আগেই করে ফেলছি এখন আবার দেখাচ্ছে তাইলে তো ভাই হবে না ফ্রিল্যান্সিংয়ের প্রথম নম্বর এক মাসের কাজই হচ্ছে আপনার নিজেকে ডেভেলপ করা তো এই জন্য এই এটাকে আমি আপনাকে শেয়ার করতে মেক শিওর করতেছি অ্যাটলিস্ট আপনি এতটুকু পাবেন যে আপনি হয়তোবা আমার কাছ থেকে যতটুকু পাবেন ততটুকু আপনি হয়তোবা বা দশ হাজার টাকা দিয়েও পাবেন বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এতটুকু মানের একটা ক্লাস আপনি আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ যাই হোক দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা একটা বিষয় আপনারা এটুকু মনে রাখবেন যে আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনারা সর্বপ্রথম একজন ফ্রিলান্সারের সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে নিজেকে ডেভেলপ করা আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন আমি আপনাদের প্রথম দেখাই আমি কি প্রফেশনাল বা প্রফেশনাল না এটাই হচ্ছে আমার গ্রুপ আমার গ্রুপে আসলে আপনারা মনে করেন কি আমি কি প্রফেশনাল না প্রফেশনাল না একটু আমাকে বলেন আমাকে প্রফেশনাল মনে হয় বা প্রফেশনাল মনে হয় না প্রফেশনাল মনে হয় প্রফেশনাল মনে হয় আমি আমার প্রোফাইলেও যাই আচ্ছা প্রোফাইলে আসলাম আমার প্রোফাইলে আসলাম আপনারা তো অবশ্যই আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন এখন আমার প্রোফাইলে আসলে কি আমাকে প্রফেশনাল মনে হয় না প্রফেশনাল মনে হয় না আপনারা দেখেন হান্ড্রেড এখন বিষয়টা হচ্ছে আমরা সবাই স্কুলে পড়াশোনা করছি কলেজে পড়াশোনা করছি আমরা দেখছি একটা কলেজের টিচার যিনি একজন কলেজের টিচার তিনি যদি সেই মানের টিচার হিসাবে যদি সেই গেট আপ নিয়ে স্কুলে না আসেন তাহলে কি আমরা তাকে টিচার হিসাবে মূল্যায়ন করব না না আমরা যিনি দেখবেন বিভিন্ন ব্যাংকে চাকরি করেন তিনি ওই মানের আপনার ওই দামি প্যান্ট দামি শার্ট পইরা ইন কইরা তার উপরে কুট পইরা টাই পরিয়া ক্লিন শেপ করিয়া কত স্মার্ট হইয়া তিনি ব্যাংকে যান এর চেয়ে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমরা তার প্রতি একটু ব্রু চুকে তাকাই কেন ওই জন্যই কারণ এই প্রফেশনের সাথে ওনার এই গেট আপটা ম্যাচ করতেছে না স আমি এতটুকু কথা বলার পিছনে আরও একটা কথা বলতে চাচ্ছি আমরা যখন কাপড়ের দোকানে যাই আমরা কাপড়ের দোকানে যাওয়ার পরে একটা বিষয় আপনারা খেয়াল করছেন অবশ্যই সবাই কাপড়ের দোকানে গেছেন সবাই জুতার দোকানে গেছেন আমিও গেছি আমরা কোন কাপড়টাকে কোন দোকানে আগে যাই পরিচিত ছাড়া যদি অন্য কোনো দোকানে যাই তাহলে আমরা ওই দোকানেই যাই যে দোকানের মা পণ্যের ডিসপ্লে ভালো আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি সুব্রত ভাই সুব্রত ভাই আপনার ফেস দেখার প্রয়োজন নাই আমাদের জন্য আমি আমার ফেস দেখাচ্ছি না সো আপনি ভিডিও অফ করেন তো এটাই সত্য যে আমাদের আমরা সেই দোকানেই ঢুকি যে দোকানের পণ্য ডিসপ্লে ভালো করে রাখা যে দোকানের পণ্যটাকে যত সুন্দর করে ডেকোরেশন করেছে যত সুন্দর করে তার পণ্যগুলোকে সাজিয়ে রেখেছে দূর থেকে আমরা দেখলেই পণ্যগুলো আমাদের চুকে পড়ে সেই রকম কোনো দোকানে আমরা আগে যাই এবং আপনারা একটা বিষয়ে খেয়াল করছেন কিনা আমি জানি না ওই সমস্ত দোকানের টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার বাইরের ডিসপ্লে দেখে পণ্য পছন্দ কইরা তারপরে দোকানের মধ্যে ঢুকে ফ্রিলান্সিং সেক্টরে তেমনি বাই সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে ডেভেলপ করতে হবে আপনার প্রোফাইলটাকে সেট করতে হবে একদম প্রফেশনালি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আপনি প্রফেশনালিজম হতে হবে আমি প্রফেশনালি আমি একজন প্রফেশনাল মানুষ একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এই বিষয়টা মানুষকে বুঝাইতে হইব এই মানুষ অন্ততপক্ষে বুঝতে হইব আমার প্রোফাইল যখন ভিজিট করবে একজন মানুষ আমার প্রোফাইলে ঢুকলে যেন সে বুঝতে পারে আমি একজন প্রফেশনাল মানুষ আমি কাজ করি আমি অন্য মানুষের জন্য মতো বম গুড়ি না ঠিক আছে যারা বেকার ঘুরে তাদের মতো আমি না আমার যারা বেকার ফেসবুকে শুধু স্ক্রলিং করে ভিডিও দেখে বিভিন্ন পুস্ট টুস্ট এমনিতে হয়তো কমেন্ট টমেন্ট করে আমি ওদের মতো না আমার আলাদা একটা গেট আপ আছে সেই গেট আপটা কি প্রথম নম্বর কাজ হচ্ছে আমার প্রফেশনাল একটা ছবি লাগবে প্রথম নম্বর কাজ হচ্ছে প্রফেশনাল একটা ছবি লাগে যাতে আমাকে প্রফেশনাল মনে হয় ঠিক আছে এই যে দেখেন আমি একটা ছবি দিছি আমাকে প্রফেশনাল মনে হয় কি না ঠিক আছে এটাই হচ্ছে এই হচ্ছে এটাই হচ্ছে আমার ওয়ার্কিং প্লেস এখানেই আমি কাজ করি কথাটা বুঝতে পারছেন এটাই হচ্ছে আমার ওয়ার্কিং প্লেস এখানেই আমি কাজ করি এবং এই ছবিটা যখন তুলছে একজন আমার রুমের একজন তুলছে তখন রাত তিনটা পঁচিশ মিনিট চলে কথাটা বুঝতে পারছেন সো দ্যাট আপনাদের কাছেও প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আপনি প্রফেশনালিজম হতে হবে এই যে দেখেন আমার কাবার ফটোর ছবি প্রফেশনালি এই যে দেখেন কভার ফটোতে আমি কি দিছি অনেক কিছু দিছি আমি কি কি কাজ করি কি কি কাজ করতে পারি কি কি কাজ শেখাইতে পারি এই বিষয়গুলো আমি এখানে উপস্থাপন করছি স আপনিও আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে আপনার ফেসবুক আইডিকে প্রফেশনালি করা প্রথম নম্বর কাজ হচ্ছে ফেসবুক আইডিকে প্রফেশনালি করা আমি ধারাবাহিকভাবে সব শিখাইব গতদিন আমি আপনাদের দেখাইছি ক্লাসে কী কী শিখাইব এখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনালি করতে পারি এই বিষয়টা আমরা দেখি আমরা অনেকের নাম এবিসিডি অনেকের নাম বাংলায় দেওয়া অনেকের নাম আমি গ্রুপে গেলে দেখতে পারবেন গ্রুপ কোথায় আছে গ্রুপে গেলে দেখতে পারবেন অনেকের নাম অনেক ধরনের এটা দুই নম্বর ঠিক আছে এইরকম আসলে আমাদের নাম চলবে না ওকে এখানে গেলে দেখবেন মেম্বার্স অনেকের নাম আছে বাংলায় অনেকের নাম আছে অনেক ধরনের নাম আছে এই নামগুলো ও সবগুলো এখানে আসে এই যে দেখেন এগুলা চলবে না এই যে বাবু বাবু দেখতে পাচ্ছেন এগুলা আসলে আপনি আমাকে একজন মানুষ এই যে দেখেন এইটা কি এই যে ফারহান আপনি কেমন দিছেন তারপরে দেখেন আরও আছে মাইক্রোফোন কারণ করা দয়া করে আপনি আপনার মাইক্রোফোনটা অফ করে ফেলুন আছেন এখানে গ্রুপে অনেকেই আছেন আমি অনেককেই দেখছি তো যাই হোক আপনাদের আসলে আর আমি সামনে নিয়ে আসতেছি না এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন প্রথম নম্বর কাজ হচ্ছে আপনাদের প্রফেশনালি জান্নাত রহমান আপু আপনি আপনার মাইক্রোফোনটা অফ করেন দয়া করে আলমগীর হোসেন ভাই আপনার ভিডিও অফ করেন শুভ সুব্রত বিশ্বাস ভাই আপনি আপনার ভিডিওটা অফ করেন মোবাইল দিয়ে অন করছেন কোথায় আছেন আল্লাহ জানের ভিডিও আপনার ফ্যান চলতেছে আমরা দেখতেছি আপনি অফ করেন এটা ইউটিউবে যাইব সবাই সব যত মানুষ এই ভিডিওটা দেখবো সবাই দেখবো যে আপনি আপনার ফ্যান চালাইতেছেন কথা বলতে ওকে তাইলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমার একটা ছবি ক্রিয়েট করা যে ছবিটাকে আমাকে প্রফেশনাল মনে হয় আমার ছবি একটা ছবি প্রোফাইল পিকচারে আমি ক্রিয়ে দিয়ে দেয়া প্রোফাইল পিকচারে ছবি দিয়ে একদম সহজ আপনি ছবির উপরে ক্লিক করবেন এই যে আপলোড প্রোফাইল পিকচার এখানে আছে এই আপলোড প্রোফাইল পিকচারে আপনি আপলোড করবেন এই যে এখন এরকম কয়টা প্রোফাইলের দরকার এরকম আমার তিন থেকে পাঁচটা প্রোফাইলের দরকার বুঝতে পারেন স্যার তিন থেকে পাঁচটা হ্যাঁ তিন থেকে পাঁচটা আপনি যদি প্রফেশনালি কাজ করতে হয় তাহলে আপনাকে তিন থেকে পাঁচটি প্রোফাইল লাগবে আপনাদের দেখাই আমার তিন থেকে পাঁচটি প্রোফাইল আছে কি না আপনারা দেখলে বিশ্বাস করবেন এই যে দেখেন এখানে কয়টা এই যে দেখেন একটা কতটা আছে এই যে আমি আপনাদের দেখাই জিমেল কয়টা আছে এখানে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটাতে একটা প্রোফাইল আছে আমার প্রত্যেকটাতে একটা প্রোফাইল আছে আমার কেটে কেটে আসতেছে সাউন্ড সবারই কি তাই সরি না আমাদের এখানে ঠিক আছে সাউন্ড কেটে কেটে আসে না আচ্ছা ওকে আপনার আপনার হয়তো মুখ প্রবলেম ও আচ্ছা এখন আমার প্রোফাইল প্রোফাইল তিনটা কেন প্রোফাইল তিনটা আমরা ভবিষ্যতে ক্লাসে গেলে এমনিতেই অন্যান্য ক্লাসে গেলে সুব্রত ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি যদি শুনতে পান তাহলে ভিডিও অফ করেন না হয় ক্লাস থেকে রিমুভ করে দিন ওকে এখন তিনটা প্রোফাইল কেন বা তিন থেকে পাঁচটা প্রোফাইল কেন সামনের ক্লাসে গেলে বুঝতে পারবেন আমাদের প্রয়োজন তিন থেকে পাঁচটা প্রোফাইল তিন থেকে পাঁচটা প্রোফাইল আমাদের মার্কেটিংয়ের জন্য খুবই জরুর খুবই জরুর যে কোনো বায়ার আপনাকে ফেসবুকের জন্য কাজ করতে হইলে বায়ার আপনাকে প্রশ্ন করবে ভাই আপনার কয়টা প্রোফাইল আছে আপনি তাকে যত বেশি প্রোফাইলের কথা বলতে পারবেন বলবেন আমার দশটা প্রোফাইল আছে দশটা প্রোফাইলে পাঁচ হাজার করে ফ্রেন্ডস আছে আমার দশটা প্রোফাইলে দশটা পেজ আছে প্রত্যেকটা পেজে পাঁচ হাজার করে ফলোয়ার আছে আমি আপনাদেরকে এই পেজ প্রোফাইলগুলোতে মার্কেটিং করতে পারবো এই পেজগুলো থেকে মার্কেটিং করে দিব আমার দশটা প্রোফাইলে দশটা গ্রুপ আছে হ্যাঁ আপনার একটা প্রোফাইল দিয়ে আপনি দশটা বিশটা প্রয়োজনে আপনি পঞ্চাশটাও পেজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আপনি যদি আলাদা আলাদা প্রোফাইলে আলাদা আলাদা পেজ করেন আলাদা আলাদা গ্রুপ করেন তাহলে জি হ্যাঁ, রুনা আক্তার আপু আপনি আপনার মাইক্রোফোন অফ করেন হ্যালো মাইক্রোফোন অফ করেন আব্দুল কারিম ভাই আপনি আপনার ভিডিও অফ করেন Thank হ্যাঁ। you. আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ওনাকে বের করে দিতে হবে মাইক্রোফোন অফ করবে না ওই আছে পাওয়াই তো কঠিন আবার তো যাই হোক এখন আমার কেন এই তিনটা প্রোফাইল তিনটা প্রোফাইল আমি আপনাদের কিছু বলছি তারপরে সামনের ক্লাসে আরও কিছু পাবেন ইনশাল্লাহ তো সবগুলো আপনি এক ক্লাসে পাবেন না তো সব কথা কিছু কথা ক্লাস ওয়াইজ ক্লাস ওয়াইজ আসবে আপনি তখন শুনবেন এগুলো আপনার প্রয়োজন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই বা স্যার যেটাই বলেন আপনারা ভাই বললে আমি সবচেয়ে খুশি হই তো ভাই এখন প্রশ্ন হচ্ছে আমার তিনটা প্রোফাইল একই নামের হবে কথাটা সেরকম সৎ কথা নাই আপনি হচ্ছে বিভিন্ন নামে প্রোফাইল তৈরি করেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনি যে নামে ইচ্ছা প্রোফাইল তৈরি তবে নামটা অবশ্যই ইংলিশ বানানে হতে হবে এটাই হলো শর্ত যে নামেই তৈরি করেন নামটা ইংলিশ বানানে হইতে হবে এবং নামটা যেন উচ্চারণ করা যায় অ্যাটলিস্ট উচ্চারণ করা যায় এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন নাম যদি একজন মানুষ উচ্চারণ নাই করতে পারে তাহলে সেটা কেমন নাম হইল ঠিক আছে আসুন তাহলে আমরা আমাদের প্রফেশনাল ছবি ক্রিয়েট কর প্রফেশনাল নাম দিব এখন আমরা প্রফেশনাল তামনাইল দিব প্রফেশনাল তামনাইল কেমনে দিব প্রফেশনাল তামনাইল তৈরি দেওয়ার জন্য আপনি ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা আপনি আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করবেন ক্যানভা এই ক্যানভা সফটওয়্যারটা যদি আপনি আপনার ফ্রি আছে এভাবে এটা কিভাবে সাইন আপ করতে হয় সেটা আপনি এই ক্যানভাতে আপনি গুগলে যাবেন সিএনভি ক্যানভা ডট কম নাই মিয়া এভাবে ক্যানভা ডট কম দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে আসবে সাইন আপ একটা অপশন আসবে এই কোনার মধ্যে এই জায়গার মধ্যে আপনি সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন আপের ক্লিক করার পরে দেখাইবে আপনাকে উইথ গুগল উইথ ফেসবুক আপনি উইথ গুগলে ক্লিক করবেন আপনার সাইন আপ হয়ে যাব ঠিক আছে ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে এই একটা অপশন আছে ক্রিয়েটে ডিজাইন হ্যাঁ ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করলে আপনি ক্রিয়েটে ডিজাইন ক্লিক করবেন দেখেন ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করার পর ফেসবুক কাভার ফটো নামে একটা অপশন আছে এখানে ফেসবুক কাভার ফটো নামে একটা অপশন আছে ফেসবুক কাভার ফটোতে যাবেন ফেসবুক কাভার ফটোতে ক্লিক করলে আপনার জন্য ফেসবুক কাভার ফটোর সাইজ কত এখানে দেখেন এই যে আমি ক্লিক করছি ষোলোশো চল্লিশ ইন্টু নয়শো চব্বিশ পিক্সেল এটা আমার জন্য ক্রিয়েট করা লাগবে না এখানে ক্লিক করলে আমাকে এই সাইজের একটা কাভারের অপশন দিয়ে দিবে অথবা আমি এই জায়গার মধ্যে সার্চ করব ফেসবুক ফেসবুক কভার ফটো ঠিক আছে এই যে ফেসবুক কভার ফটো নামে অপশন আসছে আমরা ফেসবুক কভার ফটোতে ক্লিক করলাম ফেসবুক কভার ফটোতে ক্লিক করলে automatically sizeable Facebook cover photo দিতে পারবেন অথবা যদি আপনি কাস্টম সাইজে দিতে পারছেন ওখান থেকে যদি বলেন না কাস্টম দিব অর্থাৎ আমি আমার নিজে সাইজ করব সব কিছু নিজে ক্রিয়েট করব তাইলে নিচে আসবেন আইসে এখানে দেখেন কাস্টম সাইজ একটা অপশন আছে ওই জায়গার মধ্যে কোথায় জানি এই যে কাস্টম সাইজ এখানে কাস্টম সাইজ একটা অপশন আছে কাস্টম সাইজে ক্লিক করবেন আপনি সাইজ দিবেন সাইজ দিয়ে কাজ করবেন ঠিক আছে ওকে এখন আমরা এই জায়গা থেকে আমরা ইচ্ছা করে এলে আমরা ওই জায়গা থেকে পছন্দ করে একটা কভার ফটো নিতে পারি যে একটা কভার ফটো আমার এই কভার ফটোটা পছন্দ হয়েছে আমি এই কভার ফটোটা নিতে পারি যেমন মনে করেন আমার এইটা পছন্দ হয়েছে আপনার কার চাহিদা কীরকম কার পছন্দ কীরকম সেটা আমি জানি না আপনি আপনার পছন্দ মতে আপনার চাহিদা মতে আপনি কাজ করবেন এখানে ডিজাইন করতেও কোনো সমস্যা নাই কাজ করতেও কোনো সমস্যা নাই আপনি ইচ্ছা মতো কাজ করবেন ঠিক আছে এরকম কভার ফটো ক্রিয়েট করবেন একটা কভার ফটোতে কি কি করবেন আপনি প্রথমে দিবেন কি এই জায়গার মধ্যে লিখবেন হ্যাঁ এটা আমি সব কিছু ডিলিট দিয়ে দিলাম ডিলিট দেওয়া এখান থেকে সব ডিলিট পারলাম সব ডিলিট দিয়ে দিলাম ওকে ডান এনে হাতগুলো এই এই লাভটাও আমি ডিলিট দিয়ে দিলাম এটা স্বাভাবিক সাদা একটা কভার ফোর একটা ইমেজ চলে আসছে এখন দেখেন প্রথমে আমি আমার ছবি অ্যাড করব এখানে আপলোড নামে একটা ছবি অপশন আছে আপনি আপনার একটা ছবি ক্রিয়েট করে প্রফেশনাল একটা ছবি রেডি করবেন যে ছবিটা এই যে আপলোড নামের একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে উপরে আবার আপলোড ফাইল আছে আপলোড ফাইলে ক্লিক করবেন যেখান থেকে আপনার অপশন আছে ফাইল আছে ডেস্কটপে যদি থাকে এই যে ডেস্কটপে আছে এটা আমার আগে আপলোড করা আছে এখন যদি অনেক দিবেন তারপরে ওপেনে দিবেন আপলোড হবে আমার অলরেডি আপলোড করা আছে এই যে আবার নতুন করে আপলোড হচ্ছে এতে কোনো সমস্যা নেই এখন আপনি আউটলো আপলোড করলেন আপলোড করার পরে এখন আপনি কি করবেন এই ছবিটা এই জায়গার মধ্যে বসাই দিবেন আচ্ছা এই ছবিটা এইভাবে বসাইবো না এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বসাইবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছবি একটা আমি আনতে হবে কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছবি আনবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছবি আনবে আনার জন্য আমাকে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার রিমুভ বইলে আমি একটা সার্চ দিলাম গুগলে সার্চ দিলে এই যে দেখেন background for image remove dot BG এটা আসছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আসছে এই যে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে আপনারা এই আপলোড ইমেজ নামে এই অপশনটাতে ক্লিক করলাম আপলোড ইমেজ নামে অপশনটাতে ক্লিক করলাম আমার ইমেজটা এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব অর্থাৎ এই ইমেজের পিছনে যে অপশনটা আছে সেই ইমেজটা আমি আপলোড করলাম আপলোড হয়ে গেছে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আমি ডাউনলোড দিলাম এই যে ডাউনলোড অপশন আছে এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেল হ্যাঁ এটা hi please text this survey about colour প্রভাব প্রভেভমেন্ট ফর ফটোস ও আচ্ছা সরি আচ্ছা এইভাবে আপনারাও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমার এটা একটু ঝামেলা করতেছে থ্যাংক ইউ ওকে আমারটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি এই ছবিটা আমার এই ডাউনলোডেড ছবিটা ওয়েট সি আপনার মাউস বাটন দিয়ে এই বক্সের উপরে চাপ দিয়ে ধরেন যতক্ষণ পর্যন্ত এই বক্স সম্পূর্ণ কালো হইয়া একটা রাইট বাটন না আসবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যখন এই বক্স কালো হয়ে রাইট বাটন হয়ে যাইব তখন মাউস সরে দিবেন ঠিক হয়ে যাব ঠিক আছে ওকে ঠিক আছে ডাউনলোড করলাম ডাউনলোড করে আমি এই জায়গা থেকে আবার আপলোড দিব আপলোডে গেলাম এটা কোথায় আমার ডাউনলোড অপশনে আছে আমি ডাউনলোড অপশন থেকে এরে নিয়ে আসবো এই যে আমার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এই যে আসতেছে ওয়াইট অ্যান্ড সি একটু ডাউনলোড হ্যাঁ চলে আসছে এই যে দেখেন এখন আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই শুধু ছবিটাই আছে কি দেখা যাচ্ছে শুধু ছবিটাই আছে ঠিক না এখন কি ক্লাস অ্যাটেন্ড করবো করাবো তাহলে এখন কি আমার শুধু ছবিটা আছে না আর কিছু আছে শুধু ছবিটা আছে ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নাই তাইলে দেখেন মানে এই যে অপশন অনেকেই নতুন আছেন এই অপশনটা আপনারা কখনোই শুনেননি যে কোনো কাজ করার জন্য যে কোনো ছবির ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ওয়েতে কাজ করবেন কোনো সমস্যা নাই একটা ছবির আপনি লিঙ্ক তৈরি করতে চাচ্ছেন সেটাও আপনার পক্ষে পসিবল ঠিক আছে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন এই জায়গা থেকে লিঙ্ক তৈরি হয়ে যাবে অথবা আর একটা জিনিস আছে ইমেজ লিঙ্ক ক্রিয়েটর এখানে সার্চ দিবেন ইমেজ লিঙ্ক ক্রিয়েটর নামে একটা সার্চ দিবেন হ্যাঁ ও অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না এটাতে আচ্ছা সরি যাই হোক এখানে এটা পরে অন্যদিন দেখাইমো আজকে এটা কাজ করি আমরা ওকে তারপরে আমি লিখলাম এই যে টি আছে টি অপশনে ক্লিক করলাম টি অপশনে ক্লিক করার পরে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলাম অ্যাড এ হেডিংয়ে ক্লিক করার পরে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করার পরে আমি এখানে লিখব I am professional digit digital marketer ঠিক আছে I am a professional digital marketer এই যে অপশনটা আমরা লিখলাম এটা আমরা কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করে এটারে বি দিলে বোল্ড হয়ে যাব অপশনটা একটু বাড়ি হইব হ্যাঁ ঠিক আছে তারপরে যদি এটারে আমরা বিভিন্ন এই যে দেখেন এটা বাড়ি হয়েছে একটু বড় হয়েছে আবার কন্ট্রোল এ দিয়ে এটারে আমরা সরি এটারে কন্ট্রোল এ দিয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করে এটা আমরা যে হলাম এখন আমরা একটু এটা ডিজাইন করবো অন্য কোনো কালার দিব এখন কেমন কালার দেওয়া যায় যেমন লাল কালারটা দিয়ে দেখি কেমন হয় না লাল কালারটা আমাদের বেমানা আমরা সাদা কালার দিয়ে দেখি সাদা কালার কেমন হয় সাদা কালার দিলাম হ্যাঁ। এখন এই যে ভুল হয়েছে এইটা এই যে ভুল এই যে অটোমেটিকলি একটা ভুল প্রফেশনাল বানানটা ভুল হয়েছে দেখছেন এ আসছে এই বানানটা আমি কিন্তু ঠিক করি নাই ওই ভুলটা আমাকে ধরে দিছে এই যে লাল হয়ে একটা এক আসছে এই এই বানানটা ভুল করে দেওয়ার জন্য একটা এক্সটেনশন আছে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করতে হয় আমি আপনাদের প্রফেশনালি কাজ করতে হয় সেটা আমি ভিডিও দিয়ে দিব আপনাদের গ্রুপে সেটাকে গ্রামারলি এক্সটেনশন বলে গ্রামারলি এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় আপনাদের গ্রুপে আমি একটা ভিডিও দিয়ে দিব ভিডিও দেখে দেখে আপনারা কাজ করে নেবেন যারা পারবেন না আমাকে বলবেন পরের ক্লাসে আমি সহযোগিতা করব এই যে দেখেন আমার এই ভুল বানানটা অটোমেটিকলি কারেকশন করে দিছে এখানে আমার জন্য আর কারেকশন করার জন্য আমি কোথাও যাওয়ার প্রয়োজন হয় না ডিকশনারি ইউজ করার প্রয়োজন হয় কিচ্ছুর প্রয়োজন হয়নি ঠিক আছে আমি আমার অটোমেটিকলি এটা কারেক্ট পেয়ে গেছি ঠিক আছে এখন আমি কি করলাম এটার এটাতে আবার চিন্তা করলাম আমার একটু আর একটু গর্জিয়াস্ট করার জন্য তাইলে এই এফেক্টসে ক্লিক করলাম এফেক্টসে ক্লিক করার পরে এটাতে ক্লিক করলাম আর একটু গর্জিয়াস্ট কেমনে হয় এই যে দেখেন এখন আরও সুন্দর দেখা যায় একটু বড় হইয়া দেই কে রে ভাই কখন তখন আসে এখন আসে ক্লাসে অ্যাটেন্ড করাইম আজকের ক্লাসের পর থেকে আর এত টাইম পরে ক্লাসে অ্যাটেন্ড করাইব না ক্লাস করাইব না আমি ওইদিকে বারে বারে ক্লিক করবো ঠিক আছে এখান থেকে কান ধরলাম কান ধরে ওইদিকে নিয়ে আসলাম ওইদিকে নিয়ে আসলাম বড় বইরা দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর করে বাড়ছে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনি ঠিক আছে তারপরে আমি কিসে কিসে এক্সপার্ট তার উপরে একটু ধারণা দেই কিসের উপরে এক্সপার্ট ফেসবুক মার্কেটিং হ্যাঁ ফেসবুক মার্কেটিং সরি এক নাম্বার দিছি না তাই না এক নাম্বার দেই আমি ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট দুই নাম্বার হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে এক্সপার্ট তিন নাম্বার হচ্ছে ইউটিউব মার্কেটিং এক্সপার্ট চার নম্বর হচ্ছে লিঙ্কডিন মার্কেটিং এক্সপার্ট আচ্ছা লিঙ্কডিনটা তিনে হওয়ার কথা ছিল লিঙ্ক ডিন মার্কেটিং এক্সপার্ট তারপর হচ্ছে আমি গুগল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে এগুলো আমি দিলাম যে আমি এগুলোতে এক্সপার্ট আছি আমি এগুলা কাজ করতে পারি ওকে আমি এগুলার একটু বোল্ড করি বোল্ড করি এটার এই যে একটু বাড়ি করে দেই তারপরে এগুলার কি কালার দেয়া যায় সেটা একটু ডিপ হয় না এই যে ডিপ হইছে তারপরে এই দিক থেকে কান ছোটো করে এখানে নিয়ে আসি ওকে আমরা এগুলাতে একটু এক্সপার্ট আছি এখন আমার জন্য কন্ট্যাক্টের জন্য আমি কন্ট্যাক্ট ইনফো দিব আমার কন্ট্যাক্ট ইনফো কী কী আছে সেগুলো আমি একটু দেই আচ্ছা এখানে একটা বিষয় আমি কাজ করি আর একটু ছোটো করি এই লেখাগুলারে এই যে জায়গার মধ্যে দিলে এই যে লেখাগুলার ফাঁকা কমবে ফাঁকা কমছে ওকে তারপরে এখানে আবার দেই আমি আমার কন্ট্যাক্ট ইনফো দেই কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো কি কি আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কি আছে যেমন আপনার অবশ্যই নাম্বারের আগে প্লাস দিবেন plus double eight zero one double nine double four two seven two nine zero একটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ঠিক আছে দুই নম্বরে কন্ট্যাক্ট নাম্বার দিব আমি আমার ফেসবুকের আইডি লিঙ্ক তার ফেসবুক ফেসবুক দিব ফেসবুক তো আর এমনিতেই আমার ইনফোতে আইলে পাইব তারপরেও দিলাম ঠিক আছে না ফেসবুক না দিয়ে ইমেল দিব ইমেল দিব ফেসবুক তো আর এনে পাইব এনে তার সমস্যা email J Y N L Joynal S Y L at the rate G M A Gmail dot com হ্যাঁ তারপরে আসলাম আমার কি আছে যে ফাইবার আছে ফাইবার আছে এখন আমি ফাইবারের লিঙ্কটা দিব ফাইবারের লিঙ্কটা এখান থেকে আন্যা বসাই দিব ফাইবারের লিঙ্ক যেভাবেই হোক এটা আপনার প্রোফাইলের যদি ফাইবারের লিঙ্ক হওয়ার আগ পর্যন্ত এইভাবেই থাকবো ঠিক আছে ওকে এই হলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো আমি আইনা এখন এটারে কন্ট্রোল এ দেন এ দিয়া বোল্ড করেন তারপরে এটারে একটা কালার দেন কালার কি কালার দেওয়া যায় দেখি যেমন লাল কালার দিলাম লাল কালার দেওয়ার কারণে এফেক্টে আসলাম এফেক্টে আসা এই ভদ্রলোকের উপরে ক্লিক করলাম এই ভদ্রলোক আমাদেরকে এই একটা সাজেস্ট করছেন উনি এটারে কোথায় বসানো যায় কোন জায়গায় বসাইলে এটা সুন্দর হয় এটা আপনারা চিন্তা করবেন আমি এত সময় নিয়ে যদি কাজ করি একদম প্রফেশনালি যদি কাজ করতে চাই তাহলে আমার জন্য প্রচুর সময়ের প্রয়োজন এখন আমাদের একটা কভার ফটো ক্রিয়েট হয়ে গেল রাইট এখন কভার ফটোটা আমরা কি করব ওকে এখন কভার ফটোটা আমরা ডাউনলোড করলাম ডাউনলোড কইরা এই জায়গাতে ডাউনলোড করলাম এইভাবে আমরা সবাই একটা করে কভার ফটো ক্রিয়েট করব ক্রবার ফটো ক্রিয়েট করলাম কভার কভার ফটো ক্রিয়েট কইরা আমরা এই যে এডিট কভার ফটো নামে একটা অপশন আছে এডিট কভার ফটোতে ক্লিক করলে আপলোড ফটো নামে একটা অপশন আছে আপলোড ফটোতে ক্লিক করলে আপনার ফটোটা এই যে দিবেন তারপরে কোথায় থেকে আসছে অর্থাৎ ডকুমেন্ট থেকে আসে এটা সিলেক্ট করলেন ওপেনে দিলে এখন ওপেন হয়ে যাব কারণ আমি তো এটা না বুঝলে নাই কিছু করা যাইতো নাই সাপোর্টার হেল্প আচ্ছা এখন যদি আমি আপলোড দেই তাহলে অটোমেটিকলি আপলোড হয়ে যাব ঠিক আছে আমার তো আমি তো আর আমার এই কভার ফটোটা চেঞ্জ করতে চাচ্ছি না এই জন্য আর এখানে আপলোড দিলাম না ওকে এইগুলাই শেষ তারপরে আসেন এই জায়গার মধ্যে বায়ো নামে একটা অপশন আছে বায়ো মানে কি বায়ো হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনার এক্সপেকটেশনকে উপস্থাপন করা এই যে আমার এক্সপেকটেশনটাকে উপস্থাপন করছি অর্থাৎ আমার পরিচিতিটাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি I am I am a professional digital marketer S M M S M M meaning হচ্ছে social media marketing S M M মানে হচ্ছে social media marketing social media marketing কী কী Facebook marketing Instagram marketing Twitter marketing LinkedIn marketing Pinterest marketing Reddit marketing তারপরে হচ্ছে আরও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এই মার্কেটিংগুলো তারপরে হচ্ছে এসিএম এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে Google marketing Google ads Google search ads campaign Google display এর campaign Google bumper ads campaign Google shopping ads campaign YouTube ads campaign Google conversion tracking tracking PPI তার PPC ads campaign Bing ads campaign ঠিক আছে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজ তারপরে SEO off page SEO on page SEO tracking SEO website SEO domain SEO hosting SEO এগুলো এসিওর কাজ শপিফাই এডস শপিফাই এড হচ্ছে ফেসবুকের একটা অ্যাডভান্স লেভেলের কাজ তারপরে ক্লাসিক্যাল এডস ক্লাসিক্যাল এডস হচ্ছে আরেকটা অ্যাডভান্স লেভেলের কাজ তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ তারপরে হচ্ছে আপনার YouTube video SEO and upload YouTube promotion YouTube monetisation তারপরে ইউটিউবে ইউটিউব গ্রোয়িং এগুলা হচ্ছে তারপরে ফাইবারও আছে তো সেগুলা আর বাদ এই হচ্ছে কি আপনার বায়ক এই বায়োটা আপনি কিভাবে দিবেন এই বায়োতে ক্লিক করবেন এই যে বায়ক এডিট বায়ো নামে একটা অপশন আছে আপনি এডিট বায়োতে ক্লিক করবেন এডিট বায়ো থেকে আপনি আপনাকে এই জায়গার মধ্যে সুন্দর করে লিখবেন আপনি কি কি এক্সপার্ট প্রয়োজনে এইটাই কপি করে লিখতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখানে আছে আপনি যদি দেখেন এটা পাবলিক না আচ্ছা তারপরে দেখেন এখানে পাবলিক যদি না থাকে এটা দুইটা অংশ থাকতে পারে একটা অংশ পাবলিক থাকতে পারে আবার আনপাবলিকও থাকতে পারে যদি পাবলিক না থাকে তো এটা পাবলিক করে দিবেন যাতে মানুষ দেখতে পারে ঠিক আছে ওকে এই জায়গাগুলো শেষ এখান থেকে এই এটা এই জায়গা থেকেও দিতে পারেন আবার আমরা সেটিংসে যদি চাই সেটিংস সেটিংস আছে এই যে settings and privacy settings and প্রাইভেসিতে গেলে সেটিংস আসবে দেখেন ওয়াল আমার পেজ চলে আসছেন বড়ই সমস্যা প্রোফাইল আসে নাই কষ্টে আচ্ছা জেনারেল অ্যাকাউন্ট সেটিংসে আপনি দেখেন প্রথমে নাম দিলাম ফার্স্ট নেম দিলাম আপনার যদি মিডল নাম থাকে আমার মিডল নাম নেই এই জন্য আমি দিছি না আপনার মিডল নাম থাকলে মিডল নাম দিবেন যদি আপনার সার নেম আমার যেভাবে হচ্ছে first name Joynal surname Abedin আমি আবেদিন দিছি ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এড এনাদার নেম যদি আপনার কোনো এনাদার নেম থাকে তাহলে এনাদার নেম দিতে পারেন না থাকলে তো আর নাই ঠিক আছে ওকে এখানে আসেন তারপরে এড এনাদার নেমে আসার পরে দেখেন অ্যাবাউট আসছে এই যে এড এনাদার নেমে আমি ক্লিক করছি এড এনাদার নেমে ক্লিক করার পরে আপনি এইভাবে এড এনাদার নেমে ক্লিক করবেন এড এনাদার নেমে ক্লিক করার পরে অ্যাবাউট লিখবেন অ্যাবাউট কি আমার সম্পর্কে লিখবেন নিজের সম্পর্কে লিখবেন আমি কি লিখছি দেখেন I am a I am M ডিজনাল Abedin I am a professional digital marketer I have been working on digital marketing for the past three years I have been working on Fiverr Upwork, HiveSquid. I have been working on in offer promotion, offer promotion, offer offer offer promote, offer promotion, SEO, keyword research. এইগুলো আমি দিছি এইগুলো আপনি এভাবে দিবেন এইখানে এই যে এডিট এই যে কলমের মতো একটা কি আছে না it should say the wonder of medical treatment n is at the end of one terse otherwise it is fine আপনার আপনাকে ব্যাকেটের ভিতরে যে অংশটা বসাইছে সেই অংশটাই আপনি বসান বুঝছেন it should say the wonder of medical treatment and is at the end of wonder তারা একটু জিজ্ঞেস করেন যে এই জায়গায় কি বসাইলে ভালো হয় এই জায়গায় কি বসাইলে ভালো হয় একটু আপনি আমাকে সাজেস্ট করলে একটু ভালো হয় আমি কাজটা সহজে করতে পারতাম এটা একটু তারা জিজ্ঞেস করেন ওকে এই যে দেখেন এখানে কালো একটা কলমের মতো কি আছে সেই কলমের মতো এই অপশনটাতে আমি ক্লিক করলাম কলমের মতো এই অপশনটাতে ক্লিক করার পরে এই জায়গাতে আমি আমার সব কিছু দিতে পারি এখানে আরও কিছু দিতে পারি যে দেখেন এই যে বানানটা বলেছে এটা আমি কারেকশন করলাম তারপরে I have been working in offer promote offer promotion কি SEO keyword research social media marketing social media marketing off pages off page on page SEO তারপরে হচ্ছে এই যদি ইউটিউব ইউটিউব মার্কেটিং তারপরে হচ্ছে গুগল মার্কেটিং গুগল মার্কেটিং তারপর হচ্ছে Google ads campaign Facebook ads campaign তারপরে হচ্ছে YouTube ads campaign YouTube monetisation তারপর হচ্ছে ওই ইউটিউব এসিও e তারপরে দেন LinkedIn LinkedIn marketing Instagram marketing Instagram promotion promotion YouTube marketing আর most valuable expert at the most valuable expert এখন যদি আপনি এই জায়গাটা আমার এই জায়গাটা অর্থপূর্ণ হয়েছে কিনা সুন্দর হয়েছে কিনা আমি এই জায়গাটাকে কপি করলাম কপি করে এখানে প্লাস বাটনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম ট্যাব নিয়ে এখান থেকে আমি translator translator Bangla to English ওই অপশনটাকে আমি দিলাম এখানে ইংলিশ টু বাংলা দিলাম তাইলে আমার এখানে ইংলিশ দেই এই যে ইংলিশ আচ্ছা এখানে আমি পেশ দিলাম এখন এটা বাংলায় হইতো এটা কী আইলো বাংলা ইংলিশ হইতো ইংলিশটা কই রে ভাইজান ইংলিশ এই যে ইংলিশ এখন আমার দেখেন এটা আমার ইংলিশটাকে বাংলা করে দিছে আমি মোহাম্মদ জানাল আবেদিন আমি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার আমি গত দুই বছর ধরে দেখতে পাচ্ছেন সব কিছু আমাকে সুন্দর করে দিয়ে দিছে যদি কোনো ভুল হয় তাহলে এই জায়গা থেকে আমার দেখাইয়ে দিব কারণ আপনি বাংলায় মনে করেন আপনি ইংলিশ লিখতে পারেন না হ্যাঁ আপনি ইংলিশ লিখতে পারেন না তাহলে আপনি গুগলকে বাংলা লেখা দিবেন এই যে আমি বাংলাটা লেখা দিই গুগলকে ও বলে এই জায়গাটা বাংলা গুগলকে লিখে দিই তাহলে গুগল লিখে দিলে গুগল এই জায়গাটাতে পেস্ট দিলাম গুগল এই জায়গাটা আমার ইংলিশ করে দিব দেখবেন আমি এখান থেকে এই যে ইংলিশ সিলেক্ট করলাম এখান থেকে এটা আমি ইংলিশ নিয়ে আসি সরি পেস্ট দিলাম ও আচ্ছা একটু বেশি হয়ে গেছে একটু কম দিতে হইব গুগল এটারে বলছে আমি আর পারতাম না বেশি হয়ে গেছে আপনি একটু কমান আমার উপর থেকে প্রেশার ঠিক আছে এগুলো কমাইয়া দিলাম দেখি এখন গুগল আমারে দিছে নি এই যে দিছে দেখেন এই যে দেখেন গুগল আমারে ইংলিশ কইরা দিছে হয় আমি এখন দেখেন সবাই আমার এই বাংলাটারে ইংলিশ করে দিছে তো যারা ইংলিশ পারেন না মনে করেন নিজে থেকে ক্রিয়েটিভিটিভাবে একটা আইডল হিসাবে আপনাকে ইন্ট্রোডিউস হিসাবে তৈরি করতে পারবেন না আপনি কি করবেন নিজেকে বাংলা দিবেন এখানে ইংলিশে সে দিয়ে দিবে আমাদের বর্তমান প্রযুক্তিতে আপনি ইংলিশ জানেন না এটা কোনো ম্যাটার না আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি এখানে একটা প্রশ্ন আসছে ভালোবাসার খেলা আপনি কি রিমুভ হতে চান আমি আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হলো মোর হে ব্রাইজান্ট আচ্ছা ওকে প্রশ্নটা হচ্ছে যে আমি কি জার্মানি কাজ জান ভাষা জানি জার্মান ল্যাঙ্গুয়েজ প্রশ্নটার উত্তর হচ্ছে আমি জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না একটা শব্দ যদি বলেন ইম্পসিবল আমার জন্য উত্তর দেওয়া ঠিক আছে ইম্পসিবল আমার জন্য উত্তর দেয়া কিন্তু আমি জার্মানি মানুষের সাথে কথা বইলা জার্মানি ভাষায় কথা বইলা জার্মানি মানুষের কাছ থেকে কাজ নিয়ে আসি কইতে পারেন হাউ ইজ দিট পসিবল এটা পসিবল হচ্ছে শুধুমাত্র ওই ট্রান্সলেটর বাবাজি আছেন না আমাদের ওই ট্রান্সলেটর বাবাজির সাথে চ্যাটিং কইরা ওকে সে কিন্তু একদম ইংলিশ জানে না এটা বলছে এখন তার সাথে বললাম তুমি গুগল মিট করেও তো লাভ নাই সে একবার চাইছে শুধুমাত্র ভিডিওতে দেখার জন্য সেই একবার ভিডিওতে দেখছে একবার ভিডিওতে দেইকা তারপরে আমি কি রিয়েল মানুষ না রোবোটিং সিস্টেমে কাজ করতেছি এটা দেখছে দেখা হাই হেলো বইলে আমাকে কাজ দিয়ে দিছে তাইলে মূল বিষয়টা হচ্ছে আমাকে টেকনিক জানা টেকনিক জানাটা হচ্ছে আমার জন্য আসল কাজ আমার জন্য আসল কাজ না বাসার উপরে দক্ষ হওয়া ঠিক আছে হ্যাঁ আসতে পারে একজন আমেরিকান বায়ার অনেক সময় লাইভে কথা বলতে চায় ওই রকম কোনো সিচুয়েশন তৈরি হলে যদি আপনি বায়ারকে কন্ট্রোল করতে পারেন না I am a person who handle all the work ইনশাল্লাহ ঠিক আছে আমি একজন পারসন যিনি আপনাকে সব কিছু হ্যান্ডেল করব। আপনি বায়ার নিয়ে আসবেন I meeting I will meeting with a buyer for um আমি একজন বায়ারের সাথে আপনার জন্যই মিটিং করব কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি আপনি দেখতে পারেন আপনি আমার চ্যানেলে দেখবেন যে বায়ারের সাথে আমি মিটিং করছি আমেরিকান বায়ারের সাথে মিটিং করছি ওনাদের বা কথা বোঝা একটু কষ্ট বাট কয়েকদিন হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না এই জন্য আপনারা এ নিয়ে কোনোই টেনশন করবেন না এখানে সাপোর্টের জন্য আমি সর্বোচ্চ হেল্পে আছি সো আপনিও কি করবেন ইংলিশ পারেন না বাংলা এটা দিবেন দিয়ে তারপরে কি করবেন আমি দেখেন এখন আপনাদের সামনে এডিট করছি এই জায়গাতে পাবলিক না থাকলে এখানে দেখবেন পাবলিক না থাকলে এই জায়গাতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস আছে অনলিমি আছে কাস্টম আছে আপনি কিচ্ছু না দিয়ে এনে শুধু পাবলিক অপশনটা ক্লিক করে দিবেন পাবলিশ থাকবে ঠিক আছে তারপরে ডান পাবলিক হয়ে গেছে তারপরে আমি সেভ দিয়ে দিলাম আমার অ্যাবাউট সেভ হয়েছে অ্যাবাউট মানে কি অ্যাবাউট মানে হচ্ছে আমার সম্পর্কে জানা এখন হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে আমার নামটা কিভাবে উচ্চারিত হবে তার একটা সিস্টেম দেয়া এখন আমার বানানটা হচ্ছে J A Y N A L Joynal A B E D double E N Abedin এখন অনেকে হচ্ছে জাইনাল উচ্চারণ করে আমারে আসলে আমার নামের উচ্চারণটা হচ্ছে জয়নাল এইভাবে মানুষ উচ্চারণ করে জয়নাল আবদিন ঠিক আছে আবেদিন তো আমার বায়ার যারা আছে ওনারা এইটা অর্থাৎ বায়াররা আপনার নামটাকে সহজে উচ্চারণ করার জন্য আপনি একটা সহজ মেথড তৈরি করে দিবেন অর্থাৎ এখানে ক্লিক করবেন এই যে এই যে থ্রি ডোটে ক্লিক করবেন একটা মিনিট ওপেন করবেন हाँ। एक मिनट एक मिनट ওকে চলে আসছি আবার কি আসলো সারাদিন কি আসতেই থাকবে ওকে তারপরে কি করবেন এই যে এডিটে ক্লিক করলাম এডিটে কোথায় যাই এই এই জায়গার মধ্যে আসছে ওকে এখানে এডিটের edit name punctuation edit name punctuation মানে হচ্ছে আমার নামের উচ্চারণটা পাঞ্চুয়েশন করে দিব বিরক্ত হব কেন ভাই আপনাকে হেল্প করতে পেরে নিজের কাছেও ভালো লাগতেছে হ্যাঁ the wonder of the medical treatment এটাই তো দিবেন সে তাকে দিছে এটাই দিবেন আর আপনি এইভাবে বলেন কেন আমি বিরক্ত হচ্ছি বিরক্ত হইলে কি আপনাকে এইভাবে আমি বলি কথা হচ্ছে কখনো মোবাইলটা হাতে নিতে এদিক সেদিক বা মোবাইল ড্রাইকে কোনো দিকে গেলে অন্য মনস্ক হয়ে গেলে আনসার দিতে এক দুই মিনিট লেট হয় কথা হচ্ছে এইটা এর জন্য যে বিরক্ত বোধ করতেছি বা এইটা বুঝলেন কেমনে বা ভাবলেন কেমনে আর সত্যি পারেনও ভাই আপনারা ওকে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করে আমার নামটা কিভাবে হবে তার মানে এইটাই লিখলাম ওখানে হ্যাঁ আমার প্রথম নামটা কিভাবে হবে আমার প্রথম নামটা J O I N L Joynal আর আমার দ্বিতীয় নামটা কীভাবে হইব Abedin A B D I N Abedin ঠিক আছে এইভাবে দিলাম তারপরে আসলাম সেভ হ্যাঁ সেভ এখানে পাবলিক অটো হয়ে যাব এটা কিছু করা লাগবে না সেভ দিলাম এখন ওকে দিলাম কী this is temporary use this saving your name okay আচ্ছা সমস্যা নাই এটা সেভ আমার নিচ্ছে না কারণ অটোমেটিক অলরেডি এটা আগের সেভ করা আছে আচ্ছা আপনার নিবে কোনো সমস্যা নাই আপনাদের নিবে আপনাদের এটা দেয়া থাকবে না তো এই জন্য নিবে তারপরে আসেন এড এ নিক নেম বাথ নেম হ্যাঁ নিক নেম কী আদার্স নেম যদি আপনার ডাক নাম থাকে নিকনেম মানে হচ্ছে ডাক নাম কোনো ডাক নাম যদি থাকে তাহলে সেই ডাক নামটা দিতে পারেন ডাক নামটা কি এটা নিকনেম দিলাম এখানে আমার ডাক নামটা কি জয়নাল জয়নাল ওকে এখন আমার নিকনেমটা অর্থাৎ ডাক নামটা যদি আমি চাই আমার প্রোফাইলে শ করত তাহলে আমি এখানে টিক মার্ক করে দিব show at top of profile অর্থাৎ প্রোফাইলের এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমার নামটা শ করবে একদম ওই জানি ওই আমার আচ্ছা প্রোফাইলে না আমি অন্য জায়গায় সরি এই যে এই যে জায়গার মধ্যে এই জায়গা সরি এই জায়গার মধ্যে আমার নামটা শো করবে এই জায়গার মধ্যে আমার নামটা শো করবে এই জায়গার মধ্যে আমার নাম জয়নাল এই উচ্চারণটা আসবে তবে আমি চাচ্ছি না আপনার যদি প্রয়োজন হয় দেওয়ার জন্য বা দেখার জন্য প্রয়োজন হয় তাহলে সেটা আপনি দিবেন এবং এখানে স দিবেন সেভ দিবেন আমার দেওয়ার প্রয়োজন নাই এটা লেখার প্রয়োজন নয় আমি এর জন্য দিচ্ছি না আপনি দিতে পারেন নাও দিতে পারেন এখানে যে দেওয়া আছে আগের থেকে আমার নিকনেম জায়নাল দেওয়া আছে ওকে তারপরে আসে favourite quote I am who I am because of you you are every reason every hope and every dreams I have had এখন এটা আমরা কপি করিয়া দেখেন এর অর্থ কিচ্ছু বোঝা যাচ্ছে না মনে করেন বুঝলাম না বুঝলাম না রে কে বুঝলাম না করে রাইখা দিমু কখনোই হতে পারে না এখানে পেস্ট করে দিলাম আমি যা আমি আমি যা আসি তোমার কারণে আপনি আমার প্রতিটি কারণ প্রতিটি আশা এবং প্রতিটি স্বপ্ন ঠিক আছে এখন সে বলতেছে এখানে একটা ডায়লগ বলল যে আমি যা আসি তোমার কারণেই অর্থাৎ আমি যে এই অবস্থায় আসি এটা শুধুমাত্র তোমার কারণেই আপনি আমার প্রতিটি কারণ অর্থাৎ আপনার জন্য আমার প্রত্যেকটা কারণ এই যে ফেসবুকের প্রত্যেকটা প্রোফাইল চেক করতেছি এটা আপনার জন্য অর্থাৎ এই ডায়লগটা দিলাম এই ডায়লগটা আপনি ঠিক আছে তো এইভাবে একটা ডায়লগ আপনিও এখানে অনেক সময় ফেসবুকে এটা অথেন্টিকলি থাকে আপনার যদি না থাকে তাহলে এটা আপনি মেট করে দিয়ে দিবেন অথবা আমারটা দিয়ে দিবেন ব্লাড ডোনেশন এরকম কোনো অথেন্টিকেশনের সাথে যদি আপনার থাকে তাহলে ব্লাড ডোনেশনের সাথে স্টে অন পেজ দিয়ে দিবেন আর যদি ব্লাড ডোনেশন না থাকে সেটা প্রয়োজন নাই এইটস ওকে তাহলে এই পর্যন্ত অ্যাবাউট ওকে অ্যাবাউটের পরে ওভারভিউতে আসি আমরা ওভারভিউতে কী আছে ও সরি ওভারভিউতে এটা তো না হ্যাঁ কন্ট্যাক্ট ইনফো আছে ও এই পেজ থেকে আমরা বাইরে দিব সরি আচ্ছা কন্টা ওভারভিউ ওভারভিউতে আসার পরে ফেসবুক সম্পূর্ণ সেট আপটাকে নতুন করে নিয়ে আসছে একদম নতুন করে সেট আপটা নিয়ে আসছে আগের কোনো সেট আপই নাই হঠাৎ কেউ ডুবলে সমস্যায় পড়ে বা আমি তো আজকে অনেক ক্লাসে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তেছি এমন সেট আপ আপনারা আজ থেকে তিন মাস আগের ক্লাসটা দেখেন সেই ক্লাসের সাথে এই ক্লাসের কোনো মিল পাচ্ছি না আমি ঠিক আছে শুধুমাত্র আগের জানাতে কি আমি কাজ করতেছি ওকে এখানে দেওয়া digital marketing and social media ads promote expert এটা হচ্ছে ওই আগের কথাই হ্যাঁ আমি আমি আসলে কি আমি আসলে কি ওয়ার্ক এডিট ওয়ার্ক প্লেস অর্থাৎ আমি ওয়ার্ক প্লেস কী হ্যাঁ আমার ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস হচ্ছে এক্সপার্ট আইটি পার্ক বিডি এটাতে আমি আগে চাকরি করতাম এখন আমার এটা বাদ এখন এটা দেই ডিজিটাল আইটি পার্ক ঠিক আছে ওকে এটা হচ্ছে আমার আগেরটা বাদ এখন নতুনটে এখন এটা দিছে কুমিল্লা এটা কোথায় এখন আমারটা হচ্ছে সিলেট দিলাম সিলেট তারপরে হচ্ছে আমি ডেসক্রিপশন দিলাম hi I am a professional digital marketer I have more experience in digital marketing I have been working at digital marketer executive officer in এখানে এক্সিকিউটিভ অফিসার না দিয়া এখানে দিতে হবে I am a owner of এখানে দিতে হবে কি আমি এটা চেঞ্জ করছি না দেখেন এখানে হবে I'm owner of digital IT park I'm owner of Digital IT Park. Shush. I'm CEO of Digital IT park এখানে আপনারা দিবেন আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন আপনারা দিয়ে দিবেন কি ওখানে আপনারাই দিয়ে দিবেন I am working of digital IT park এইভাবে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে কবে তাকে এটা এটা একটা প্লেস দিয়ে দিবেন কারেন্টলি ওয়ার্কিং এখানে দিতে পারেন কারেন্টলি ওয়ার্কিং হ্যাঁ তারপরে এখানে কখন থেকে আমি কাজ শুরু করছি এটা দিতেছি তারপরে পাবলিক দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি কোথায় থেকে পড়াশোনা করেছি এই যে দেখেন এই জায়গাতে থ্রি ডটে ক্লিক করবেন আপনার পড়াশোনার এডিট স্কুল ইউনিভার্সিটি দিবেন এডিট স্কুল ইউনিভার্সিটিতে দিলাম এডিট স্কুল ইউনিভার্সিটি দেওয়ার পরে আপনি দেখেন আমি দুই হাজার আটের আগস্টে ভর্তি হয়েছি এক তারিখে দুই হাজার তেরোতে মে মাসের এক তারিখে আমি শেষ করছি এটা আমি ইনফরমেশন দিছি এইভাবে আপনি দিবেন এই যে এখান থেকে আনবেন আগস্ট মাস আনবেন তারিখ আনবেন তারপরে আবার এন্ডিং মানে এটা হচ্ছে শেষ দুই হাজার তেরো মে এখানে দিয়া তারপরে ওয়ান এখান থেকে ইটস ওকে তারপরে হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন হচ্ছে দেখেন I had completed my higher education BA honours from National University at MC College in Sylhet twenty twenty twelve I had completed my post graduation এটা আপনি আপনারটা দিবেন তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন কোর্স কোর্স যদি থাকে এটা হচ্ছে আমি মনে করেন সোশিয়াল মিডিয়া হ্যাঁ ম্যানেজিং এই যে এটা এখান থেকে আমি আর একটা কোর্স কি SEAR search EAIGN search engine marketing search engine marketing নাইনি আচ্ছা তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং জাস্ট ইউটিউব দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে আসেন এখান থেকে আইসাই যে বিয়ে দেয়া আছে এটা ইউনিভার্সিটি ফ্রুস্ট গ্র্যাজুয়েশন আমার লেভেল পর্যন্ত আমি দিছি তারপরে হচ্ছে আমি সেভ দিলাম ওকে সেভ হয়ে গেছে আমার এটা আমার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল তারপরে সেভ এটার পরে আসেন তাই ও শেষ ফ্রম সিলেট শেষ মেরিচাল স্ট্যাটাস এটা আপনারা দিলে দিতে পারেন এই কপি এটার কলমের উপরে ক্লিক করবেন আর সবগুলা এগুলো সবগুলা পাবলিক আছে কিনা এই যে চিহ্নটা সবগুলাই হচ্ছে পাবলিকের চিহ্ন এগুলা পাবলিক আছে কিনা এগুলো আপনারা খেয়াল করবেন যদি পাবলিক না থাকে অবভিয়াসলি অবশ্যই এগুলো পাবলিক করে দিবেন এই যে অবশ্যই এগুলো পাবলিক করে দিবেন প্রত্যেকগুলো এগুলো পাবলিকের চিহ্ন এগুলা যদি পাবলিক না থাকে তাহলে আপনারা পাবলিক করে দিবেন এগুলোর উপরে ক্লিক করলে অটোমেটিকলি পাবলিক না আনপাবলিক চলে আসবে এই যে এই যে দেখেন এখানে পাবলিক ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এগুলো আপনি কি কী দিতে চান এখানে সবগুলো অনলি মিও দিতে পারে অনলি মি মানে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না আপনারা একটা কাজ করবেন কি অবশ্যই আপনাদের বার্থডেটা অনলিমি করে রাখবেন অবশ্যই আপনাদের বার্থডেটা অনলিমি করে রাখবেন যদি আপনি বার্থডেটা অনলিমি করে না রাখেন তাহলে আপনার প্রোফাইলটা কেউ কে নিতে পারে ঠিক আছে এইটা আপনারা খেয়াল রাখবেন বার্থডেটা অবশ্যই অনলিমি করে রাখবেন তাহলে আমাদের এই অপশনটা শেষ এই অপশনটা শেষ হওয়ার পরে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এইটাতে ক্লিক করলাম এই পেজটা বাইরিয়ার জন্য বলতেছে দেখেন আমাদের এখন প্রত্যেকটা পেজ এইভাবে কখনোই ছিল না হ্যাঁ, ঠিক আছে ওয়ার্ক ওয়ার্ক প্লেস আপনি যেখানে ক্লিক করেন একটা জায়গার নাম দিয়ে দিবেন যে কোনো একটা প্লেসের নাম দিয়ে দিবেন ওই জায়গা থেকে গিয়া তারপরে হচ্ছে আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার এই যে আমি দিছি senior teacher at assistant teachers এটা সাউথ শর্মা হাই স্কুলে যে এখানে দেওয়া আছে ঠিক আছে চাইলে আপনিও এটা হচ্ছে আমার ও থেকে অল থেকে রানিং বর্তমান পর্যন্ত এটা প্রফেশন চলতেছে আরে দেখ তারপরে হচ্ছে from sales executive customer service এল এটা আমাদের আমার পাস্ট এক্সপিরিয়েন্স তারপরে ইউনিভার্সিটি আমি কোথায় থেকে কাজ করছি এটা আপনারা দিবেন এই যে সব কিছুই আপনি থ্রি ডটে ক্লিক করলে পেয়ে যাবেন এই যে থ্রি ডট থ্রি ডটে তারপরে এডিট এখানে ক্লিক করবেন এখানে আপনারা সবাই এই জায়গাগুলো ঠিক করে দিবেন এগুলো অর্থাৎ আপনি প্রফেশনাল স্কুল অ্যাড করবেন তারপরে আপনার সেকেন্ডারি স্কুল হায়ার স্কুল এগুলো আপনি অ্যাড করবেন এই এইটুকুর কাজ আমাদের শেষ তারপরে হচ্ছে পলিসি প্লেস লিভড আমরা কোথায় বাস করি এই যে দেখেন আমি সিলেটে বাস করি home town Sylhet current town Sylhet এই জায়গার মধ্যে গিয়ে আপনারা এগুলা এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করলে এই জায়গার মধ্যে সিলেট লেখলে এই জায়গার মধ্যে সিলেট লেখলে সিলেট চলে আসবে ঢাকা লেখলে আপনি ঢাকায় বাস করেন ঢাকায় বাস করেন ডিএইচ কে ঢাকা আপনি ঢাকা লিখবেন খুলনা লিখলে খুলনা আসবে আপনি বরিশাল যশোর চট্টগ্রাম যেখান লিখবেন যে জায়গা লিখবেন সব জায়গা আসবে বর্তমান হোম টাউন কি এইটাতে এডিট লিখলে আপনার হোম টাউনটা চলে আসবে তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো কি কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আমার ঠিকানা কন্ট্যাক্ট ইনফোটা হচ্ছে আমার ঠিকানা হ্যাঁ কন্ট্রাক্ট ইনফোটা হচ্ছে আমার ঠিকানা এই যে কন্ট্রাক্ট ইনফো এনে আমার নাম্বার দেওয়া আছে সিলেট আমি বাস করি তারপরে হচ্ছে এটা আমার ইমেল অ্যাড্রেস তারপরে হচ্ছে আমার এটা ফাইবারে আপনাদের এখন তো ফাইবারের কোনো অ্যাকাউন্ট থাকতো না তার জন্য আপনারা ফাইবার এখন দেওয়া লাগবে না যখন আপনারা ফাইবারের অ্যাকাউন্ট করবেন তখন দিবেন টুইটারের অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিঙ্কডিনের অ্যাকাউন্ট এগুলো আপনারা দিবেন অবশ্য যখন আপনাদের অ্যাকাউন্ট চলে আসবে তখন তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি কী কী অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি কী কী ভাষায় বাস করতে পারেন যেমন English ENG LIS H English এখন আর এর আমি জয়েন করতাম না তারপরে ইংলিশ হ্যাঁ সেভ দিলাম ইংলিশ আমি আর কোন ভাষায় কথা কইতে পারি আরেক ভাষা দিলাম হুম এটা আমি ইংলিশ ভাষায় কথা কইতে পারি তারপরে আরবার দিতে পারি এটা বা আমি এখানে দুই তিনটা ভাষা অ্যাড করতে পারি বাংলাও দিতে পারি বাংলা দিতে পারি বাংলা হিন্দি ইংলিশ আরবি কি এগুলো সব দিতে পারি আমি ওগুলো পারি মনে করেন এগুলো আমি দিয়ে দিলাম আমি পারি আমার রিলিজিয়ন কি আপনি মুসলিম হলে মুসলিম সনাতন হলে সনাতন খ্রিশ্চিয়ান হলে খ্রিশ্চিয়ান আপনি আপনার ধর্ম আপনি দিবেন এটা আপনার ইচ্ছা ম্যান অ্যান্ড ওমেন আপনি ম্যান না ওমেন আপনি কি আছেন সেটা আপনি দিবেন আমি ম্যান ওমেন ইন্টারেস্ট দুটার মধ্যে ইন্টারেস্ট আছি ঠিক আছে ওকে আমি পাবলিক আছি তারপরে সেভ করে দিবেন আপনার এখানে সেভ আসবে সেভ দিয়ে দিয়ে দিবেন দ্যাটস ইট তাহলে আপনাদের এই যে কন্ট্যাক্ট ইনফো অপশনটাও চলে গেল তারপরে আসেন family and relationship family and relationship কী ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ হচ্ছে আমার ফ্যামিলির কার সাথে রিলেশনশিপ এই যে রিলেশনশিপ এটা হচ্ছে উনি হচ্ছেন আপনার মনে করেন আপনাদের এই কী বলবেন আপনারাই বলবেন তারপরে ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার উনি হচ্ছে আমার ছোটো ভাই সে কোরআনে হাফেজ এবং হাদিস সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন উনি একটা মাদ্রাসা বর্তমানে প্রিন্সিপাল হিসাবে আছেন দোয়া করবেন ওনার জন্য এবং মাঠে ময়দানে বর্তমানে ওয়াজও করতেছেন ঠিক আছে চলছে আর এই হচ্ছে আমাদের আমরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে উনি হচ্ছেন আমার ছোট এবং উনি মৌলানা হাফিজ মৌলানা কোরআনে হাফিজ অ্যাট দ্য টাইম আবার হাদিস সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে উনি আছে আর তারপরে ডিটেলস অ্যাবাউট ডিটেলস অ্যাবাউটের মধ্যে দেখেন এই যে অ্যাবাউট আমি আগেই বলছি এইটাই হচ্ছে আমার অ্যাবাউট এবং আরও কিছু আমি এখানে এড করছি এটা তো আগেই দেখিয়ে দিছি অ্যাবাউট আবার নতুন করে দেখানোর তেমন কিচ্ছু নাই তারপরে লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট কি লাইফ ইভেন্ট হচ্ছে আমি জীবনে কি কি করছি আমার লাইফ ইভেন্টের প্রথম হচ্ছে কি আমি কি করছি ট্যুর করছি হ্যাঁ আমার ট্যুর কি কি ট্যুরের মধ্যে এই যে দেখেন এখানে ট্যুর দিছি ট্যুর আমার এটা ট্যুরের মধ্যে কি কি দেয়া যায় দেখি এটা দিতে চাচ্ছি না এটা বাদ দেন সমস্যা নাই তারপরে হচ্ছে মেরিট তারপরে start new job expert IT park এটা দিলাম এখানে এখানে আমি এই কোম্পানিতে আমি কাজ শিখছি শিকার পরে উনি ওনারা আমাকে এই আমার এক্সপিরিয়েন্স দেখে বা আমার কথা বলার উপস্থাপনা দেখে আমার মনে করেন আমাকে যেভাবেই হোক পছন্দ করে ওনারা আমার নিয়োগ দিছিল কাজ কাজে সেখানে আমি কিছুদিন সার্ভিস দিছি সাপোর্ট মেম্বার হিসাবে প্লাস টিচার হিসাবে সাপোর্ট দিছি তারপরে কিছুদিন পরে আমি বের হয়ে আসছি এটা আমার পার্সোনাল দরকারে বের হয়ে আসছি কারণ আমার জন্য এত কিছু মেনটেন করা আসলে জটিল হয়ে দাঁড়ায় এই জন্য তারপরে নিউ স্টার্ট করে আমার জবের এটা আপনারাও দিবেন গ্রাজুয়েট এমসি কলেজ এটা হচ্ছে ইভেন্ট আপনি জীবনে কি কি করেছেন আপনার ইভেন্টে যদি আপনি যা করছেন তা দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার লাইফ ইভেন্ট এগুলো হচ্ছে আমার মনে করেন এই যে অ্যাবাউট সেকশনের সেকশনে আওয়ার পরে অ্যাবাউট সেকশনে আসার পরে এই যে আমাদের যা কিছু আছে আমরা দিলাম কি দিলাম অ্যাবাউট দিলাম তারপরে ওভারভিউ দিলাম ওয়ার্ক অ্যান্ড এডুকেশন দিলাম প্লেস লিপ দিলাম contract info and basic info দিলাম ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দিলাম তারপরে ডিটেলস অ্যাবাউট দিলাম তারপরে লাইফ ইভেন্ট দিলাম এত কিছু আমরা এখানে সেট করলাম সেট আপ করে কি আমাদের কাজ শেষ না এখনও আমাদের কাজ শেষ হয়নি এখন অনেক কাজ রয়ে গেছে ঠিক আছে তারপরে আসলাম মোড় আচ্ছা এডিট প্রোফাইল ক্লিক করে দেখি এডিট প্রোফাইলে কী কী আছে এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখেন এডিট প্রোফাইল ছবি ক্লিক করতে পারবেন এডিট কভার ফটো ক্লিক করতে পারবেন তারপরে হচ্ছে এই বায়োটা দিতে পারবেন এই যে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে বায়োটা দিবেন এই বায়োটা এই জায়গা থেকে আপনি দিতে পারবেন এই বায়োটা আপনি এই বায়োটা মনে করে সুন্দর করে দিবেন বায়ো মানে হচ্ছে ছোট্ট করে আপনাকে উপস্থাপন করা বায়ো মানে হচ্ছে ছোট্ট করে আপনাকে উপস্থাপন করা এই এইটা এইভাবে আমি যেভাবে দিছি প্রয়োজনে এটা কপি করে দেন কোনো সমস্যা নাই তারপর হচ্ছে contact customize your intro customize your intro এগুলো আমি আগে দেখাইয়া দিছি হ্যাঁ এগুলো আর নতুন করে যে দেখাইতে হবে এরকম কিছু না আপনি যদি তারপরেও কিছু এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন এখান থেকে সব কিছু এডিট চলে আসবে ঠিক আছে এই যে digital marketing and social media ad promotion ad expert IT park BD senior teacher set তারপরে এগুলো সবগুলো আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আপনারা সব দিতে পারবেন হবিজ এখানে হবিজে আসবেন হবিজে আসার পরে আমি কী কী হবিস ট্রাভেলিং এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে আমার হবি কী কী আমার ট্রাভেলিং হবি আপনি এখানে সার্চ দিবেন travelling hobby driving hobby photography hobby watching film listening to music তারপরে হচ্ছে ডিজিটাল কিছু পাই কিনা দেখি ডিজিটাল না ডিজিটাল নামে কিছু হচ্ছে বানানটা বলিছে ডিজিটাল না ডিজিটাল নামে তেমন কিছু পাইতেছি না আচ্ছা গেমিং দিয়ে দেই গেমিং থাকার কথা এই যে গেমিং আসছে এই যে দেখেন গেমিং আসছে গেম বা ক্রিকেট আচ্ছা CRI C K ET cricket এই যে আসছে ক্রিকেট ক্রিকেট তো আমি তো আর নিবেদিত প্রাণ ক্রিকেটের ঠিক আছে তারপর সাথে ফুটবলও দিতে পারেন কারো অ্যাপ ডাবল ওটি ফুট কারো যদি ফুটবল ভালো লাগে তাহলে ফুটবল দিতে পারেন আমার ফুটবলও ভালো লাগে দিলাম আমি ফুটবল সাইক্লিং ভালো লাগে কারো সাইক্লিং দিবেন কারো রেসলিং ভালো লাগে রেসলিং দিবেন যার যে ইচ্ছা যেটা এটা হচ্ছে আপনার হবি হবি আপনার ইচ্ছা এটা কিচ্ছু করার নাই এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন ডেড সিট সেভ দিয়ে দিলাম অ্যাড ফিচার অ্যাড ফিচার আপনারা দিতে পারেন না দিতে পারেন এখানে আমি কিছু দিই নাই about about edit your about info এখান থেকে আমাদের ইনফো আবার এডিট আবার যদি এডিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো এই যে এডিটে ক্লিক করলাম আমাদের এই অপশনটাই আবার চলে আসছে এই অপশনটাই চলে আসছে ঠিক আছে আর নতুন কোনো অপশন হয়নি এই অপশনটাই চলে আসছে দেখেন এখানে এটা আমি প্রফেশনালে আসার আগের এই ছবিগুলো আমার এই ছবিগুলো প্রফেশনালে এই প্রফেশনে লিস্ট আসার আগে তো অনেক আগের ছবি এগুলো ওকে তারপরে মোরে ক্লিক করলাম মোরে ক্লিক করলাম স্পোর্টস মিউজিক ফিল্ম এগুলো হচ্ছে আমার স্পোর্টসে দিলাম কি আসে দেখেন এই যে স্পোর্টসের বিভিন্ন ইন্ট্রো আমি দিয়ে দিছি মিউজিকের বিভিন্ন মিউজিক কিছু নাই অন আমি মিউজিক শুনলেও এমনভাবে কোনো আর্টিস্ট যে আমার অ্যাটলিস্ট আছে সেগুলা তেমন নাই তারপরে লাইক ফেভারিট লাইক হিসাবে রাখা টেন মিনিট স্কুল এগুলো আপনারা দিবেন এগুলো আপনি বুঝবেন এগুলো আমাদের আসলে ক্লাস রিভিউতে তেমন কোয়ার মতো কিছু নাই কিছু জিনিস আছে বলা লাগে না এমনিতেই আপনার প্রোফাইলে অটোমেটিকলি চলে আসবে চেক ইন চেক ইনটা কি কেউ কিছু বলছেন দুইটা রিকোয়েস্ট আসছে বায়ারের স্যার আচ্ছা বায়ার সেন্ড করেন যদি দেখেন আপনার আয়ত্তের ভিতরে থাকে এবং আপনি যদি মনে করেন কাজ করতে পারবেন তাহলে বায়ার সেন্ড করতে পারেন রিকোয়েস্ট সেন্ড করতে পারেন দেখেন ক্লাসে সাতষট্টি জন অ্যাটেন্ড ছিল এখন সাতত্রিশ জন আছে যাই হোক তারপরে আসেন নিচ থেকে আসি আসলাম এগুলো আপনারা এমনিতেই শিখবেন আরও ইন এগুলো দেখবেনও এন আর কিছু নাই অ্যাবাউট একটু ক্লিক করে দেখি অ্যাবাউট তো আগেই দেখে দিছে আর নতুন করে অ্যাবাউট তেমন কিছু নাই ওকে এই পর্যন্তই আপনাদের প্রফেশনাল ফেসবুক আইডিকে প্রফেশনাল করার জন্য কাজ এখন আপনারা আমাকে একটু বলবেন যে আসলে আপনারা অনেকেই আছেন অনেকে আছেন এখানে আপনারা আগে থেকেই কাজ করতেছেন অনেকে আছেন হয়তোবা দেখছেন আসছেন আর অনেকে আস আছেন এখানে মনে করেন কিছু জানেন না আসছে আজকে আসছেন যে এইভাবে নিজেকে প্রফেশনালি সেট আপ করা কি আমাদের জন্য জরুর কি না একটু আমাকে শেয়ার করেন আমার অন্য গুরু হ্যাঁ অবশ্যই অবশ্যই জি স্যার অবশ্যই জরুরি আচ্ছা তো স্যার আমি আপনার এই Facebook profile setup Instagram profile setup ওগুলো একটু মোটামুটি স্যার আমি পারি আমি তো বলছি যারা পারেন তো পারেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য সৌভাগ্য প্লাস আপনারা গুড তো আমার তো একটা ক্লাস শুরু করতে হইলে একদম বেসিক থেকে শুরুই করতে হয় ঠিক আছে একদম বেসিক থেকে শুরু করতে হয় তারপরে আমি সবগুলা শেষ করে তারপরে অ্যাডভান্স লেভেলে জি জি জি স্যার জি স্যার তো এখানে তো অনেকে নতুন আছে এই কারণে একদম শুরু থেকে এটাই উচিত আমাদের জন্য হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন আর আরেকটা প্রশ্ন হইলো এই পর্যন্ত যে আসলাম আমরা বা এই পর্যন্ত দেখলাম শুনলাম কার কেমন লাগছে একটু বলেন অনেক ভালো লাগছে স্যার জি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমরা আশাবাদী যে সামনের দিনগুলো আমরা এরকম ভাবে ক্লাস করতে পারবো ইনশাল্লাহ সামনের ক্লাসটা হবে আপনাদের Facebook account Facebook create page create বর্তমানে ফেসবুকের পেজটা নতুনভাবে চলে আসছে একদম নতুনভাবে ক্রিয়েট করলেই প্রফেস প্রোফাইল হয়ে যায় প্রফেশনাল হয়ে যায় এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার ট্রেনার যারা আছি আমরা খুবই মানে কি বলেন এটা নিয়ে নতুন তো হঠাৎ আসছে এই জন্য একটু আমাদের সময় কাটতে হচ্ছে মাথা কাটাইতে হচ্ছে জি স্যার সবকিছু নতুন হয়ে গেছে এই জন্য আমাদেরও একটু সমস্যা হয় বুঝতে হ্যাঁ খুবই সমস্যা হ্যাঁ আবদুল্লাহ ভাই কি বলছেন প্রভাবশালী প্রয়োজন যার তার ইনস্টাগ্রাম পৃষ্ঠায় প্রচুর ফলোয়ার আছে এটি হলো কারণ আমার একটি কোর্স আছে যা আমি প্রভাবশালী ইনস্টাগ্রাম পৃষ্ঠায় প্রচার করতে চাই আপনার অবশ্যই অনেক কিছু থাকতে হবে আপনার পৃষ্ঠায় অনুসরণকারীদের চোখা হ্যাঁ বা এটাতে আপনি ইয়ে হইরা বিট করে আপনি কাজ পাবেন না এটাতে বিট করার প্রয়োজন নাই দরকার নাই কারণ এটা সে ও ও হারামজাদা তো হচ্ছে সেলার এক হাজার হাত দূরে থাকেন ওর থেকে এক হাজার হাত দূরে থাকেন ওকে স্যার ওকে যাই হোক এখন এই পর্যন্তই আপনাদের ক্লাস আপনারা তো প্রতিদিন সাড়ে আটটায় আপনাদের ক্লাস হচ্ছে প্রতি শনিবার এবং বুধবার রাত আটটা ত্রিশ মিনিটে ক্লাস আপনারা অবশ্যই আপনারা এই ক্লাসটা ইনশাল্লাহ রাত্রে এগারোটার পরে আপনারা ইউটিউবে পাবেন এর আগে পাবেন স্যার আপনি তো বলছিলেন যে ক্লাস দশটায় হবে কিন্তু সাড়ে আটটা তো স্যার একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের তো জব হ্যাঁ। আছে স্যার হ্যাঁ সরি ফর দ্যাট আমার পক্ষে আসলে ম্যানেজ করাটা জটিল হয়ে যাচ্ছে কারণ সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করাইতে গিয়া এটুকু হচ্ছে অ্যাটলিস্ট এই মাসটা এইভাবেই করতে হবে অ্যাটলিস্ট এই মাসটা তারপরের পর মাস থেকে দেখব কি করে কিছু স্যার আগামী আগামী মান্থ থেকে কি টাইমটা একটু চেঞ্জ করা যায় I will be I will best try for me জি sir okay okay thank you okay আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখন প্রত্যেকই আপনাদের প্রফেশনালি প্রোফাইলটা সেট আপ কইরা আমার হোমওয়ার্ক গ্রুপ আছে যেটা সেই হোমওয়ার্ক গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন ইনশাল্লাহ এবং বুধবারের আগে এটা সবাই করবেন নিশ্চিতভাবে করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলের অর্থাৎ ভিডিওর লিঙ্কটা পাইতে একটু লেট হইব লেট বলতে কি রাত্র বারোটা একটা হয়ে যায় কখনো কখনো এটা ইনস্টল দেয়া তারপরে এটারে এটার মধ্যে কাজ আছে ভাই অনেক কাজ করতে এক দেড় ঘন্টা কাজ করতে ভিডিওতে এই জন্য একটু লেট হয় আপনারা অনেকেই দেখা যায় ক্লাস শেষ হওয়ার পরেই ভিডিও ভিডিও চিল্লায় এই জন্য অ্যাটলিস্ট আপনারা আমাকে বারো ঘন্টা টাইম দিয়েন ভিডিওটা লাগিয়া আমি কাজ যত তাড়াতাড়ি দিতে পারি আমার একটা লাভ ঠিক আছে আপনারা ভিডিওটা দেখে দেখে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এইচকে আপু আপনি কিছু বলবেন ফেসবুক প্রোফাইলে ফেসবুক গ্রুপ আছে না ফ্রিল্যান্সার গ্রুপ আছে ওই গ্রুপে আমি আপনাদের এখনই গ্রুপে আমার আপনার মেসেঞ্জার গ্রুপে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু সময়ের ভিতরে ওকে সবাই আসসালামু আলাইকুম স্যার জি ওয়া আলাইকুম সালাম আচ্ছা স্যার ওই যে মানে আপনি তো যেটা শেখালেন এটা তো হলো মানে প্রোফাইল টাইপ হলো পেজ না না না এটা তো ফেসবুক প্রোফাইল হ্যাঁ ফেসবুক প্রোফাইল মানে আমি এটা জানতে চাচ্ছিলাম আমরা ক্লাসিক পেজে কাজ করব নাকি হলো প্রোফাইল টাইপ পেজে কাজ করব এখন তো প্রোফাইল তারপরে পেজ যখন নিয়ে আসবো তখন তো ক্লাসিক না প্রোফাইল দেব সেটা ক্লাসে আচ্ছা ঠিক আছে এটা জানার জন্য আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আবার তো তাহলে আমাদেরকে নতুন করে একটা প্রফেশনাল আইডি মেক করতে হবে তাই না আমাদের নরমাল তিনটা তিনটা তিনটা ফেসবুক আইডি হ্যাঁ তিনটা ফেসবুক আইডি লাগবে স্যার এটা কি এক সিমের আইডি এক সিমের নাম্বার দিয়ে কি তিনটা আইডি করব এই জিনিসটা দেখে গ্রাফটাকে তিনটা আইডি এক সিম দিয়ে হয় না তিন সিম লাগে এইজন্য আপনার পরিবারের এক সিম যদি পারেন ভালো যদি পারেন ভালো যদি পারেন ভালো হ্যাঁ ভাই এটাও পারবেন না কারণ তার ডিজেবল হয়ে গেছে রিকভারি করা খুবই কঠিন আমি একটা রিভিউ খাইছি এর উপরে সুতরাং এটাতে আমি সাজেস্ট করতেছি না তো যাই হোক আজকের জন্য এখানেই সমাপ্ত আপনারা সবাই হুমার জমা দিবেন স্যার বলতেছিলাম আমাদের তো এখন হচ্ছে যে তিনটা পাঁচটা আইডি তো এখন ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই আমরা আগে কাজটা শিখি তারপর তো হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা জরুরি এখন তার এটা জরুরি না না এতটা জরুরি না তবু আপনি বিল্ড আপ করে রাখতে হবে না এটা বিল্ড করতে হলে তো দুই তিন মাস সময় দরকার জি জি জি স্যার এট লিস্ট আপনাদের নিজেদের প্রোফাইলটা আপনারা সেটআপ করে রাখবেন ঠিক কইরা ঠিক আছে জি স্যার ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম Ok, sir. Assalamu alaikum.